দুঃখ অনেক ভালোবাসি ভালোবাসি Shita 心。 ভালোবাসি আমি দুঃখ অনেক ভালোবাসি তাই তো তোমাকে তাই তো তোমাকে মোহনে রেখেছি বড় বেশি আমি দুঃখ অনেক ভালোবাসি আমি দু mim.